সো হ্যালো ব্যাপারে সবাই কেমন আশা করি সবাই ভালো তো চলে আসলাম তো আমার একটা নতুন গেম প্লে ভিডিও নেন এটা একটা র্যাঙ্ক ম্যাচ হবে আর র্যাঙ্ক ম্যাচটা কিন্তু দারুণ হয়েছে তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো এনজয় করতে থাকো তো এখানে আমি নেমে পড়েছেন আমাদের সাথে দু একটা স্কোর নামছে যত সম্ভব তো আগে গান নিয়ে নেও এখানে আমি এমবি ফাইভ অ্যান্ড অগ নিতে হবে ভাই এন অ্যান্ড ফোরে তেমন হেড পড়ে না মানে হেড পড়ে কিন্তু খুব টাফ হয়ে যায় তো এখানে আমরা অগ নিয়ে বেরোয়েছি এখন সামনে আসছে ও ভাই চলে আসতে ওকে বেটা গাই তো এখানে একটা নক করে দিয়েছে আমি কনফার্ম করে দিই ও হো আমার পিছনে একজন নক করে দিয়েছে একটা হেডশট তো ঠিক আছে এটার আগে কনফার্ম করবো থাক আর একটা আসছে দেখা যাক এটারে হেডমারটাই এটাই গাই তো চলো আর একটা পিছন থেকে ভাই ড্যাক শট মিস তো এখানে আর একটা আসছে আমার ইন্ডিয়া সাহেব এমন তেমন ভাই সাপ ভাই ভাই ভাই ওকে ভাই তো এই ওই সাইডের দেখুন আছে ভাই ওই সাইডের দেখুন ফাইট ডাক চলো একটা ও হেডশট ভাই পুরো মানে পাঁচটা এখানে কিল হয়ে গেছে তো ইমোটটা বানতা হয় তো এখানে ইমোট লুট টুট করে নেন সব কিছু আগে সেরে নেই <laughs> পাগল তো এই সাইডেও দেখতে পাচ্ছি রিভাইভ দিতে আসে দেখি এই সাইডে অনেক ম্যান আছে তো একা ডিসকোর থাকতে পারে আগে ফাইটে যায় দেখি ওরে বাই বাই বাই বাই বাই বাই বাই এটা কি দাঁড়াই আসছে না কই পালাইছে তো দেখা যাক পিছনের দিকে আছে একটা Hey, for a knife. कोई छोड़ा चला सकता है একটা হেডশট দাও তো দেখা যাক আর একটা কাই নাকি ভাই কই যাও তো শেষ এটা শেষ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আরও ম্যান আছে নিচের সাইডে দেখো ফাইট চলছে তো একটা ওয়ান ট্যাপে ট্রাই করবো ভাই একটা হেডশট তো এখানে আর একটা ভাই একটা নক অ্যান্ড নিচে একটা আছে ওহো কিল শেষ হয়ে গেল তো এখানে দেখা যাচ্ছে আর একটা ফাইট নিচ্ছে ভাই এ এবিসিডি একটা আর মিস তো দেখা যাক এখানে হেডশট দিতেছি হেডশটটা লাগলো না আমি শেষ হয়ে গেছিলাম আর টয়লে তো কোনো ব্যাপার না ভাই ওকে তো এটা তো নক হয়েছে আগে মিডিটা করে নিই খুব টাপ মানে এখানে কটা ওকে তো আমার আটটা কিলো হয়ে গেছে অলরেডি এখানে দুটো মেরে দিয়েছে অ্যান্ড নিচে ওই দেখো আমার ওটা নক করে দিয়েছে মানে নিচে আর একটা আছে এদের লাস্ট ম্যান যত সম্ভব তো দেখো এখানে দেখা যাচ্ছে আরে ওয়াল তুলছে হলুদ ওয়াল তো ভাই তোমাকে তো আমি ছাড়বো না ভাই তোমাকে আমি মারবোই তো দেখতে পাচ্ছ ওর আগে তারতে তারতে পুরাই আমি মানে এই মিলে চলে আসছে মানে ওই রিভাইভ দিতে এই সাইডে মিলে আসছে এখানে একটা মারছে তো এটা কি ওইটাই না এটা নতুন ম্যান দেখা যাক ভাই ওইটাই দেখছো মানে ওয়াল তো সেম ইট মানে একই রকম ওয়াল তো এটাতে তো মারবো যেভাবে হোক কারণ এর লাস্ট স্কোয়াডে মানে একটাই আছে তো রিভাইভ দিতে ওই যাবে সে তার আগে আমাকে যাওয়ার চেষ্টা করতে হবে কেননা ওই রিভাইভ দিতে যাবেই এই দেখো দেখছো ও চলে যাচ্ছে অলরেডি রিভাইভ করতে তো দেখা যাক আমি মারতে পারি কি না ভাই তো ভাই সাব রিভাইভ দেওয়া মনে হয় শুরু করে দিয়েছে ওই ওয়াল উঠাইছে যত সম্ভব রিভাইভ হয়ে গেছে একটা রিভাইভ দিবে যত সম্ভব দেখা যাক এখানে ওয়াল টুলে চলবে এটা গাই তো ল্যান্ডম্যান দুটো লাগাই দি সারাদিন ধরে মারবে কেটা ও ভাই সাব লুট কাশি যেন কতদিন ধরে থাকবে রে ভাই তাড়াতাড়ি ঠিক হয় না কেন তো নিজের সাইডে ম্যান দেখলাম যত সম্ভব দু এক আড্ডা তো রিভাইভ পয়েন্টে কেউ আসছেও রিভাইভ পয়েন্টে থাকার তো কথা হ্যাঁ রিভাইভ পয়েন্টটা আসছে যত সম্ভব তো সামনে দিয়ে একটা যাচ্ছে এটার আগে দেখি সামনে ভাই একটা আরে হেডশট নাই তো বডি শটে নক হয়ে গেছে ম্যানডা অ্যান্ডে তখন রিভাইভ পয়েন্টে রিভাইভ চলছিল তো মেরে দিবে আমাদের ম্যান যত সম্ভব মেরে দিয়েছে ওকেও তো এখানে ভাই মানে আমি একবার মারা গেছিলাম তো উপরে একটা দেখতে পাচ্ছি ডাব্লু এম তো আমি মারা তারপর নামিছি ডপে আর ডপে থেকে মানে A W M MB four আমি দুটো ডবেই পেয়ে যাই তো এখানে একটা মারার পরে দেখি আর কেউ আসছে উপরে মানে ওই উপরে উঠতে পুশ করছিল তো যাই যে যাই করে করুক আমরা ফাইট করবো অ্যান্ড উপরে দেখতে পাচ্ছিলাম উপরে কেউ মানে ফাইট করছিল উপরে জি আঠারো দিয়ে তো নিচে দুটা রাশ করছে আমার উপরে দেখো একটা চলে আসছে অলরেডি অ্যান্ড ওকে তো একটা শেষ অ্যান্ড আর একটা আছে তো সম্ভব করি বাই বাই বাই এই দেখো এটা যা টাফ হয় মানে খালি নকেটাই ধরে নকটা শেষ অ্যান্ড ওখানে একটা আছে তো দেখা যাক কোডারে মারা যায় নাকি তো ভাই ওকে তো তেওড়া কিল আমার অলরেডি হয়ে গেছে অ্যান্ড দেখা যাচ্ছে সামনে দিয়ে একটা বাইক নিয়ে যাইতেছে তো ভাই এর কি মিশাকে একটা আছে হ্যাঁ মিশাকে একটা আছে তাছাড়া রেড ডটটা ধরে যাচ্ছে তো দেখা যাক এটা ব্লেম দিয়ে একটা আরে ভাই দুইটা কেমনে কি লাগে মানে গাড়ি থাকা যেন ড্যামেজ দেয় না নাকি বুঝে না তো দেখা যাক ওখানে ও নামছে আরে সি ভাই ফায়ারটা লেগে এসছে তো লাগলো না দেখা যাক পাঁচটা আছে মানে আমরা দুটা তিনটা তার ভিতরে একটা শেষ অ্যান্ড দুটা আছে দেখা যাচ্ছে যত সম্ভব সামনে একটা বেঁধে গেছে দিয়ে ভাই সম্ভব তো লাস্ট ওয়ান উপরে আসা যত সম্ভব দেখা যাক লাস্ট ওয়ানটা উপরে থাকে না কে লাস্ট ওয়ান উপরে কই আসো ভাই হ্যালো তো দেখো এখানে আছে লাস্ট ওয়ান তো আমাদের এখানে শেষ ব্র